দুই ঘন্টার কাজ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ফেলাইলেন আপনি মিয়া genius come on man are you serious I didn't do nothing আল্লাহর রহমতে সব কিছু হয়ে গেছে বুঝছেন যান যান কাজে ব্যাক করেন যান আপনার তো সাজেশন অনুযায়ী মোবাইলটা কিনছিলাম ওইটা সবাই খুব পছন্দ করছে বিয়া ভাই আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো আপু thank you thank you so much Hey, Kibbs. What? Guess what, homie? We got the deal. <laughs> ah, you joking, cut? The pitch was on point. <laughs> Everybody loved it. The client just signed off. Come on, man. It's great news. It was a team effort. I told you, man. We would get it. <laughs> hey, attention, everyone. We had a great run this year. We are glad to say that our revenue got increased by 59%. A huge contribution was given by your colleague Kibbs who made it possible. So he has been rewarded as the Employee of the Year. Wow. Congratulations, man. Congratulations. Subhanallah. Alhamdulillah. So the company has decided to give him an increment as well. Whoa. Great job, Kiria. Great job. Oh, Thank you, man. My home. My home. you deserve this. It wasn't possible without you guys, alright? We are proud of you, Wei. We are proud of you. Thank you, man. Thank you. Let's get back to work and make more progress, all right? Let's get back to work. Sir একটু আসতে পারি কি খবর আকাশ আসো বসো কি খবর তোমার স্যার আপনাকে আমি অনেক রেসপেক্ট করি কিন্তু কেউ যদি আপনার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করে সেটা কিন্তু স্যার আমি মেনে নিতে পারবো না কি করছে সেটা সরাসরি বলো এই ব্রিয়া ওর মতো টু ফেসড হিপোক্রিট একটা পার্সন আমি লাইফে কোথাও দেখিনি তাই নাকি অফিসে এমন কোনো মেয়ে নাই যাকে ও টিস করে নাই আমাদের কোম্পানির সবচেয়ে বড় বড় আইডিয়াগুলো স্যার ও অন্য কোনো কোম্পানির কাছে সেল করে দিচ্ছে ইন্টারেস্টিং তো আর কি করছে এফোর্ট আমরা দিতেছি কাজ আমরা করতেছি ডেডলাইনের মধ্যে সব কিছু সাবমিট আমরা করতেছি আর ফুল ক্রেডিট ও নিচ্ছে স্যার ওয়েল একটা কাজ করা যায় তোমার এই মাসে যে স্যালারি আছে সেইটা কেবিয়াকে দিয়ে দিই স্যার এগুলো কী বলতেছেন আপনি ইভেন বেটার তোমার বোনাস সহ যে তিন মাসের স্যালারি হয় সেটা কিবরিয়াকে দিয়ে দিই আর কিবরিয়ার যত ওয়ার্কলোড আছে সেটা তোমাকে অ্যাসাইন করে দিই হোয়াট দ্য হেল স্যার কেন আমি তো এইসব কিছু করি নাই Akash jealousy is destroying you what এটা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তুমি তোমার কলিগের নামে আমার কাছে এসে গিবোধ করতেছ এই অফিসে আপ টু বটম প্রতিদিন কে কি করছে সব কিছু আমি মনিটর করি আমার জানা মতে তুমি পাঁচ ভক্ত নামাজ পড়ো প্রতিদিন কোরআন তেলওয়াত করো বেশ দান খয়রাতও করো তার উপর প্র্যাকটিসিং মুসলিমের একটা লাইফস্টাইলও লিড করছো তাই না জি স্যার তোমার স্যালারি আরেকজনকে দিয়ে দেওয়া হবে এই কথা শুনেই তুমি কত অবাক হয়ে গেলে জাস্ট একবার ইমাজিন করো সারা জীবন তুমি কত নে কামল করেছ শেষ বিচারের দিন যদি এই নে কামলগুলো সব আরেকজনকে দিয়ে দেওয়া হয় আর তার পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দেওয়া হয় তোমার তখন কেমন লাগবে সময় আছে আকাশ ভালো হয়ে যাও সরি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন এরকম ভুল আর কখনো হবে না দ্যাট দি অ্যাটিচিউড অফ প্র্যাকটিসিং মুসলিম আসসালামু আলাইকুম আমার বোনেরা এবং ভাইয়েরা সবাই ভিডিওটা দেখার পর একটু হলেও বুঝতে পেরেছেন হিংসা আমাদের জীবনকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদেরকে এত দুর্বল হলে চলবে না আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে হিংসা যদি মনে আসে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে বাংলা ফ্রি কোন এডুকেশনের পক্ষ থেকে এইরকমই একটা সুন্দর এক্সপ্রেশন সহ নোমান আলী খান স্যারের একটা ভিডিও আছে যেটা বাংলা ডাবিং সহ পুর তথ্য বাংলা ফ্রি করোনা এডুকেশনের চ্যানেল আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করে বলেছেন কি কি বিষয়ের জন্য আমরা প্রতিদিন হিংসার সম্মুখীন হচ্ছি এটা কীভাবে আমাদের প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এটা নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায়টা কী সো আমি সবাইকে রিকোয়েস্ট করব নিচের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এখনই ভিডিওটা দেখে আসুন এবং বাংলা ফ্রি কন্ট্রিবিউশনের চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন আই থিঙ্ক আপনারা অনেক মূল্যবান কিছু তথ্য বুঝতে এবং শিখতে পারবেন আর অবশ্যই আমাদের সব ভিডিওগুলোকে বরাবরের মতো সাপোর্ট করবেন thank you every for watching ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বা ফলো করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম